শ্রোতা বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট আলমদিন হাদিস বিশারক মুক্তি ফজিলত শেখ আনোয়ার খাব ফাইজি হাফিজাহুল্লাহ আমরা যে বিষয়ে আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আরাফা দিনের রোজা নিয়ে ভ্রান্তির এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে সাহেবের কাছ থেকে আমরা আজকে জানব এই বিষয় নিয়ে অনেক মতারক্য অনেক মতভেদ পরিলক্ষিত হচ্ছে কেউ বলছেন সৌদি আরবে যেই দিন হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন আরাফার রোজা রাখতে হবে কেউ কেউ বলছেন ঈদের আগের দিন হচ্ছে আরাফার দিন সেই দিনে হাজিরা আরাফার ময়দানে যান আরাফার দিন এই জন্যই সেহেতু ঈদের আগের দিন নয় তারিখে আরাফা রোজা রাখতে হবে এই নিয়ে আজকে ওলামা ইকরামদের মধ্যে মতানৈক্য পরিলক্ষিত হচ্ছে সমস্ত আলেমদেরকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা এবং সম্মান জানাই সকলকেই আমরা সম্মান সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখি প্রত্যেকের এক একটা এক একজনের দৃষ্টিকোণ থেকে তারা ভাবছেন প্রত দিচ্ছেন যেটা আমরা কোরআন এবং শহীদ সন্ধ্যার কাছাকাছি সেটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা কাউকে হেয় প্রতিপন্ন বা হেয় বা তুচ্ছ করার মনমানসিকতা নিয়ে ভিডিও করছি না আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সহিসুন্নার যেটা সঠিক বার্তা রয়েছে সেটা লোকের কাছে পৌঁছে দেওয়া আজকে আমি শাহেকের কাছে জানবো বিষয়টা গুরুত্বপূর্ণ যেটা বিষয় শেখ আজকে বর্তমান পরিস্থিতিতে এই যে আরাফার সিয়াম নিয়ে মতানৈক্য হচ্ছে কেউ বলছেন হাজিরা যেদিন অবস্থান করবেন আরাফার ময়দানে সেদিন সিয়াম পালন করতে হবে কেউ বলছেন ঈদের আগের দিন এই ব্যাপারটা একটু আপনি আমাদের সামনে ক্লিয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মা বাদ ফাউদ বিল্লাহ মিন আশ-শাইতানির রাজিম ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ قل هي مواقيت للناس والحج সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরাফার দিনের সিয়াম প্রসঙ্গে আপনারা শুনলেন যে আরাফার দিনের সিয়ামের সম্পর্ক তারিখের সাথে না স্থানের সাথে এ বিষয়টি স্পষ্ট করার আগে আপনাদের বলি যে আরাফার দিনের মাহাত্ম অপরিসীম আল্লাহ তালা সুরা বুরুজে শপথ করেছেন ওয়া শাহিদ ওয়া মাসহুদ সাক্ষীদাতা এবং যার সাক্ষ্য দেওয়া হয় তার শপথ আবু হরে রদুল্লাহ তাল আন হসুদ্র বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে শাহেদ সাক্ষীদাতা এর অর্থ হল ইয়ামুল জুমা জুমার দিন আর অত্র আয়তে যে মাসুদ শব্দ রয়েছে আল্লাহ তালা মাসুদ যার সাক্ষ্য দেওয়া হয় তার শপথ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সে প্রসঙ্গে বলছেন আলী ইয়াউমুল মাসহুদ ইয়াউম আরাফা আরাফার দিন সুরা বুরুজ পঁচাশি নম্বর সুরার তিন নম্বর আয়াত সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো উনচল্লিশ সিলসিলাতুল্লাহ হাদিস সৈয়া হাদিস নম্বর পনেরোশো দুই নম্বর হাদিসের অধীনে আল্লাহ মানসুরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন তো আরাফার দিনের মাহাত্ম এবং গুরুত্ব অপরিসীম এমনকি আবু কাতাদা আল আনসারি রদিল্লাহ তাল আন সূত্রে বর্ণিত আছে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরফা আহতাসিবু আল্লাহ আয়ু কাফির আসানাত আল্লাহ কাবলাহ ওয়াসানাত আল্লাহ বারদাহ আরাফার দিনের রোজা আমি আশা করি যে আল্লাহ তালা তার বিনিময়ে বিগত এক বছরের এবং আগামী এক বছরের গুণা মাফ করে দেবেন অর্থাৎ আরাফার দিনের রোজা রাখলে আল্লাহ তালা দুই বছরের গুণা মাফ করে দেবেন আগের এবং পরের আরাফার দিনের এক বছর আগের এবং এক বছর পরের গুণা মাফ করে দেবেন সহি মুসলিম হাদিস নম্বর এগারোশো বাষট্টি সুনানি তিরমিজি হাদিস নম্বর সাতশো উনপঞ্চাশ সুনানি এবনে মাজা হাদিস নম্বর সতেরোশো সুনানি আবি আবিদাউদ হাদিস নম্বর দু হাজার চারশো পঁচিশ কথা হচ্ছে আরাফার দিন বলতে অত্র হাদিসে কি বোঝানো হয়েছে হাজিরা যেদিন আরাফার মাঠে যাবে সেদিন নাকি নয়ই জুলহিজ্জা আমরা যদি পবিত্র কোরআন থেকে বিষয়টাকে দেখি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আরাফার দিনের সম্পর্ক চন্দ্রের সাথে স্থানের সাথে নয় আরাফা একটা স্থানের নাম কিন্তু যখন ইয়ম শব্দটা তাতে যোগ করা হবে তখন তাতে তারিখ বোঝানো হবে ইয়ম শব্দ যখন আরাফার সাথে বোঝানো সংযুক্ত হবে তখন তা থেকে অর্থ হবে আরাফার দিন অর্থাৎ নয় জুলহিজ্জা সুতরাং আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ইয়াস আলু নাকা আনিল আহিল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনাকে তারা জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ সম্পর্কে কুল আপনি বলে দিন হিয়া মাওয়াকিতুলিন্নাসি ওয়াল হজ যে নতুন চাঁদ সমূহ মানুষের এবং হজের জন্য সময় নির্ধারক সুরা বাকরা দুই নম্বর সুরার একশো উননব্বই নম্বর আয়াত তো নতুন যে চাঁদ এ নতুন চাঁদ সম্পর্কে যখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে লোকেরা জিজ্ঞেস করলেন তো আল্লাহ তালা জবাব দিতে বললেন যে এই নতুন যে চাঁদ এই নতুন চাঁদ হলো মানব জাতি এবং হজের জন্য সময় নির্ধারক যখন তখন হজ করলে হবে না ওর জন্য নির্দিষ্ট সময় আছে ওই নির্দিষ্ট সময়েই হজ করতে হবে তাই নির্দিষ্ট সময়ে হজ করতে হবে এটা চাঁদকে কেন্দ্র করে আপনার ইয়ামুত তারবিয়া ইয়াউমে আরাফা ইয়াউমুন নাহার ইয়ামে তাশরিক এগুলো হচ্ছে এক একটা তারিখের নাম যেমন ইয়ামুত তারবিয়া ইয়াউমে আরাফার আগের দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া আটই জুলহিজ্জা ইয়াউমে আরাফা বলা হয় নয়ই জুলহিজ্জা ইয়াউমুন নাহার বলা হয় দশই জুলহিজ্জা আয়ামে তশরিক বলা হয় এগারো বারো তেরোই জুলহিজ্জাকে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই সমস্ত মহাদ্দেশিন অভিধানবিদ এ বিষয়ে একমত যে ইয়াউমুত তারবিয়া হলো আটই জুলহিজ্জা ইয়াউম আরাফা হলো নয়ই জুলহিজ্জা ইয়াউমুন নাহার হলো দশই জুলহিজা ইয়ামে তাশরিক হলো এগারো বারো তেরোই এমন এমনকি এই যে এগারো বারো তেরো জুলহিজ্জা ইয়ামে তশরিক বলা হয় এই ইয়ামে তশরিকেরও আবার সেপারেট নাম আছে পৃথক পৃথক নাম আছে সুতরাং এগারোই জুলহিজ্জাকে বলা হয় ইয়াউমুল কার যেমন সুনানে আবিদাউদ হাদিস নম্বর সতেরোশো পঁয়ষট্টি এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর উনিশ হাজার পঁচাত্তরে রয়েছে আমি বিষয়টা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে পরিবেশন করার প্রচেষ্টা করছি এজন্য সবে আপনাদের সম্মুখে রেফারেন্স উত্থাপন করব না কমন কতগুলো বিষয়ের কথা আমি রেফারেন্স আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ বারোই জুলহিজ্জাকে বলা হয় ইয়াউমুন নাফারিল আউয়াল তেরোই জুলহিজ্জাকে বলা হয় ইয়াউমুন নাফারিস সানি এ বিষয়ে সমস্ত মহাদেশীন সমস্ত ধর্মীয় পণ্ডিত একমত এখন কথা হচ্ছে যে আরাফার দিনের রোজা কবে রাখতে হবে এ বিষয়ে একমত হয়ে যাওয়ার পরে যে ইয়াউমে আরাফা হলো নয়জুল হিজ্জা এবার কথা হচ্ছে যে আরাফার দিনের রোজা নয়জুল হিজ্জা রাখতে হবে নাকি হাজিরা আরাফার মাঠে যেদিন অবস্থান করবে সেই দিন রাখতে হবে তা আপনাদের স্পষ্ট করে দিই যে ইয়াউমে আরাফা হলো নয় জুলহিজ্জা আর নয় জুলহিজ্জাই রাখতে হবে রোজা হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন সারা পৃথিবীর মানুষকে আরাফার দিনের রোজা রাখতে হবে এই মর্মে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে কোনো বর্ণনা নেই এমনকি কোনো সাহাবি থেকেও তার কোনো বর্ণনা নেই আরাফার দিনে হাজিরা যেদিন অবস্থান করবে সেই দিন সারা পৃথিবীর মানুষ রোজা রাখবে এই ধরনের কোনো বর্ণনা নেই আর এটা না যেমন রমাজানের ঈদ এই গত রমাজানের যে ঈদ দু হাজার একুশেই যে রমাজানের ঈদ সৌদিরও একদিন আগে আপনার ঈদ পালন করেছে রমাজানের ঈদ পালন করেছে ঈদ উল ফিতির পালন করেছে আপনার পালি নাইজেরিয়া প্রভৃতি দেশ আপনার সারা পৃথিবীতে তিন দিনে ঈদ পালন হয়েছে বিগত ঈদ ঈদ উল ফিতির এই দু হাজার একুশে অতীতেও হয়েছে মাঝে মাঝে তাহলে সৌদির একদিন আগে যারা ঈদ পালন করছে আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হওয়ার আগেই যারা ঈদ পালন করছে তাদের জন্য কি আরাফার দিনের রোজা নয় অথচ ইসলাম হলো সার্বজনীন দিন এক নম্বর দুই নম্বর তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে না যেদিন আরাফার মাঠে হাজিরা পৌঁছাবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার সেই দিন রোজা রাখতে হবে তো এটা নির্ভর করছে কিসের ওপরে এটা নির্ভর করছে আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তির ওপরে আর আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে ছিল না সাহাবাহিক রামদের যুগে ছিল না তবে ইন্দের যুগে ছিলেন না তাহলে কি তারা রোজা রাখেননি তারা কি রোজা রাখেননি কিন্তু তারা রোজা রেখেছেন তারা রোজা রেখেছেন এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আরাফার দিনে হাজিরা যেদিন উপস্থিত হবে সেই দিন রোজা রাখতে হবে এ কথাটা যুক্তির মানদণ্ডে ও ধোপে টিকে না নম্বর তিন হাজিরা আরাফার মাঠে যেদিন যাবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার এটা কেন আরাফার দিনের রোজা কি স্থানের সাথে সম্পৃক্ত এই বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে বলবো একটু যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের কাছে বিষয়টা ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে তার কারণ হলো কতগুলো এবাদত স্থানের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত সূর্য ও চন্দ্রের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত কারণ সমূহের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত দিনের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত চাঁদের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত আবার চাঁদ এবং সূর্যের সাথে সম্পৃক্ত যেমন আপনাদের বলি রমাজানের রোজা তো রমাজানের রোজা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় এটা চাঁদের সাথে সম্পৃক্ত এবং সূর্যের সাথে সম্পৃক্ত যে রমাজানের রোজা চাঁদের সাথে সম্পৃক্ত রমাজান মাসেই রমাজানের রোজা ফরজ তো চাঁদের সাথে সম্পৃক্ত এবং সূর্যের সাথে সম্পৃক্ত স্থানের সাথে সম্পৃক্ত নয় কতগুলো এবাদত আছে দিনের সাথে সম্পৃক্ত তার সম্পর্ক আপনার চাঁদের সাথে নয় তারিখের সাথেও নয় আপনার সেটা দিনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত যে কোনো তারিখে হতে পারে যে কোনো তারিখে হতে পারে যেমন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সোম এবং বৃহস্পতিবারের রোজা প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন যে এই সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তালার নিকটে পেশ করা হয় আর আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর নিকটে রোজা অবস্থায় যাতে পেশ করা হয় তো বৃহস্পতিবার এবং সোমবারের যে রোজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাখতেন তো এটা দিনের সাথে জি দিনের সাথে নাহারের সাথে এটা সম্পৃক্ত দিনের সাথে আপনার চাঁদের সাথে এটা সম্পৃক্ত নয় স্থানের সাথেও সম্পৃক্ত নয় বিশ্বের যে কোনো জায়গাতে যেদিন সোমবার হবে যেদিন বৃহস্পতিবার হবে যে কোনো তারিখই হোক না কেন আপনার সেটা রোজা রাখতে হবে এবার কতগুলো এবাদত হলো স্থানের সাথে সম্পৃক্ত যেমন তওয়াপ যেমন উমরা আপনার মক্কা মক্কা ছাড়া বিশ্বের অন্য কোথাও এ তওয়াপ এবং উমরা বৈধ নয় তার কারণে এটা স্থানের সাথে সম্পৃক্ত তওয়াপ যেমন কতগুলো এবাদত আছে কারণের সাথে সম্পৃক্ত যেমন মসজিদে দাখেলা যখন মসজিদে প্রবেশ করবেন মসজিদে যখন প্রবেশ করবেন তখন মসজিদে দাখেলা তাহিয়াতুল মসজিদ যখন অজু করবেন তখনই অজু তখনই দুই তাহিয়াতুল অজু তো এক একটা জিনিস এক একটা জিনিসের সাথে সম্পৃক্ত সেটা তার সাথেই সংগঠিত হবে এখন কথা হলো যে আরাফার দিনের রোজাটা এটা স্থানের সাথে সম্পৃক্ত না চাঁদের সাথে সম্পৃক্ত যারা বলছেন আরাফার মাঠে হাজিরা যেদিন যাবে তার সাথে সম্পৃক্ত তার সাথে সম্পৃক্ত তাহলে আরাফার মাঠের সাথে যদি আরাফার দিনের রোজাটা সম্পৃক্ত হতো তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও বৈধ হতো না যেমন হজ কেউ যদি বলেন যে স্থানের সাথেও সম্পৃক্ত চাঁদের সাথেও সম্পৃক্ত আরও একটা জায়গায় একটু বিস্তৃত করে দিই যে আরাফার রোজা আরাফার দিনের রোজাটা চাঁদ এবং স্থানের সাথে সম্পৃক্ত যেদিন আরাফার ময়দানে হাজিরা যাবে তো আরাফার ময়দানে হাজিরা নয় ইজুল হিজা চাঁদকে কেন্দ্র করে আরাফার ময়দানে যাবে বুঝতে পেরেছেন তো এই চাঁদ এবং স্থানকে কেন্দ্র করে তো চাঁদ এবং স্থানকে কেন্দ্র করে ও যদি আরাফার দিনের রোজাটা হতো তাহলে আরাফার স্থান ছাড়া বিশ্বের অন্য কোথাও সেটা বৈধ হতো না যেমন হজ হজ চাঁদ এবং স্থানের সাথে সম্পৃক্ত এজন্য আপনার নির্দিষ্ট চাঁদের নির্দিষ্ট চাঁদে এবং নির্দিষ্ট স্থানে ছাড়া বিশ্বের অন্য কোথাও আপনার হজ হবে না কেউ যদি আপনার সওয়াল মাসে হজ করব মনে কেউ যদি আপনার মহারাম মাসে হজ করব মনে করে কেউ যদি আপনার সফর মাসে হজ করব মনে করে জি কেউ যদি রমাজান মাসে হজ করব মনে করে তাহলে হজ হবে না অনুরূপভাবে আপনার মক্কা মিনা মুজদালেফা আরাফা ছাড়া বিশ্বের অন্য কোথাও যদি হজ করব মনে করে তাও সেটা হবে না এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সিয়াম ও ইয়াউমে আরাফা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় বরং এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত তারপরেও কিছু ব্যক্তি বলে চার নম্বর তারপরেও কিছু ব্যক্তি বলে যে হাদিসে তো ইয়াউমে ইয়াউমো আরাফা এসেছে সিয়ামো ইয়াউমি আরাফা সিয়ামো ইয়াউমি আরাফা আরাফার দিনের রোজা নয় জুলহিজার রোজা তো বলা হয়নি এই বিষয়ে ঐক্যমত হওয়ার পরেও যে নয় জুলহিজাকে ইয়াউমে আরাফা বলে তাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা যে দশই জুলহিজ্জা ঈদ করছেন কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে দশই জুলহিজ্জা ঈদ করছেন ওখানে তো দশই জুলহিজা বলা হয়নি ইয়ামুন নাহার বলা হয়েছে ইয়ামুন নাহার তাহলে দশই জুলহিজ্জা কেন আরও এটা হচ্ছে অজ্ঞতার পরিচয় অজ্ঞতার বহিঃপ্রকাশ যারা বলে যে ইয়ামুন নাহার বলা হয়েছে নয় জুলহিজ্জা বলা হয়নি আরে ইয়ামুন নাহারকেই তো নয় জুলহিজ্জা বলে ইয়াউমে আরাফাইকে তো নয় জুলহিজ্জা বলে ইয়াউমে আরাফাকেই তো নয় জুলহিজ্জা বলে যেমন ইয়াউমুন নাহারকে দশই জুলহিজ্জা বলে আল্লাহ তালা যে বললেন ইয়াস আলু নাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুলিন নাসি ওয়াল হজ আল্লাহ তাআলা বললেন যে নতুন চাঁদ সম্পর্কে মোহাম্মদ সাল্লাম আপনাকে জিজ্ঞাসা করে তারা আপনি বলে দিন যে নতুন চাঁদ সমূহ হলো মানব জাতি এবং হজের সময় নির্ধারক তো আপনার আরাফার ময়দানে আপনার আটিজুল হিজা যে ইয়াউমুত তারবিয়া যে আপনার ইয়াউমুত তারবিয়া মিনেতে অবস্থান করেন হাজিগণ এবং ইয়াউমে আরাফা আরাফার ময়দানে যান তো এটা এই রকম না চাঁদকে কেন্দ্র করে আল্লাহ বলছেন চাঁদকে কেন্দ্র করে হজ আরে ইয়াউমে আরাফার দিনে আরাফার মাঠে অবস্থান করা এটা তো চাঁদকে কেন্দ্র করে এই কথা স্বয়ং মহান আল্লাহ তালা বলেছেন স্বয়ং আল্লাহ তালা বলছেন যে এটা চাঁদকে কেন্দ্র করে আর আপনি চাঁদ থেকে আরাফার দিনকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন চাঁদ থেকে যদি আরাফার দিনকে যদি বিচ্ছিন্ন করে নেয় এবার আপনাদের খুব সহজে একটা বিষয় বোঝানোর প্রচেষ্টা করছি নম্বর ছয় খুব সহজে এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করুন যে আরাফার ময়দানে নয় জুলহিজ্জা ছাড়াও পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে আরাফার ময়দানে যায় নয় জুলহিজ্জা ছাড়া আমরাও আরাফার ময়দানে গিয়েছি জি নয় জুলহিজ্জা ছাড়াও আমরাও আরাফার ময়দানে গিয়েছি তো আরাফার ময়দানে গেলেই কি সেটা আরাফার দিন হয় জি কেন কেউ যদি রমাজান মাসে আরাফার ময়দানে চলে যায় দশ লক্ষ মানুষ যদি আরাফার ময়দানে রমাজান মাসে চলে যায় আরাফার দিন হবে না আপনার যে কয়েক বছর হজ যে বন্ধ ছিল হজ তো সেই বছর আরাফার দিন হয়নি আরে আরাফার দিন তখনও তো আরাফার দিন ছিল আসলে আরাফার দিন যে নয়জুল হিজ্জা যে বিষয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই গ্রাম থেকে কোনো দ্বিমতই নেই আজকে সেই বিষয়টাকে নিয়ে আমরা মতানক্য করছি মতভেদ করছি এটা কাম্য নয় বিষয়টা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা যদি বোঝার যদি প্রচেষ্টা করি তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কানা রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ইয়াসুম তিসাজিল হিজ্জা রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম জিল হিজ্জার নয় রোজা রাখতেন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম জিল জুল হিজ্জার নয় রোজা রাখতেন জুলহিজ্জা মাসের নয়টি রোজা নাকি জুলহিজ্জার নবম তারিখের রোজা এই হাদিসটি আছে সুনানে আবিদাবাদ হাদিস নম্বর দু হাজার চারশো সাঁত্রিশ সুনানে নাসাই হাদিস নম্বর দু হাজার তিনশো বাহাত্তর জুলহিজ্জার নয়টি যেটা প্রথমত আপনাদের বলি নয় নয় তারিখ না নয়টি রোজা জুলিজ্জা মাসের এখানে একটা বিষয় বলে দিই যে নয়টি ধরেন আর নবম তারিখ ধরেন কিন্তু জুলহিজ্জা মাসের এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এটা চাঁদের সাথে সম্পৃক্ত জুলহিজ্জার আপনার প্রথম দশকের রোজা যে নয় দিন যে রোজা এটা হলো চাঁদের সাথে সম্পৃক্ত এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় তার কারণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রোজা একটা স্পষ্ট আদেশ যে ইয়াসুম কানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়াসুম তিস হিজ্জা হাফেজ ইমরান আইয়ুব হাফেজাহুল্লাহ তিনি ওয়াত্রা হাদিসের অনুবাদ করেছেন নয় জুলহিজ্জা মানে নয় তারিখ জুলহিজ্জা মাসের নয় তারিখ তো নয় তারিখে রোজা রাখতেন অবশ্যই এ বিষয়ে আপনাদের একটা বিষয় স্পষ্ট করে দিই মায় সারাদিল্লাহ তালা আনহা বলছেন মা রায় তো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সা ইমান ফিল আশরে কাত্ত সহি মুসলিম হাদিস নম্বর এগারোশো ছিয়াত্তর হাদিসটি অন্যান্য হাদিস গ্রন্থেও রয়েছে মাইশা সিদ্দিকার আল্লাহ তালা আনা বলছেন যে আমি জুলহিদ জামাসের প্রথম দশকে রাসুল্লাহ সাল্লামকে কখনো রোজা রাখতে দেখিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অর্ধাঙ্গিনি তিনি বলছেন আইসা রদুল্লাহ তালা আনহা যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জুলহিদ জামাসের প্রথম দশকে কখনো রোজা রাখেনি আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অর্ধাঙ্গিনী বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুলহিজ্জা মাসের নয় রোজা রেখেছেন এর দ্বারা বাহ্যিক অবস্থাতে মনে হচ্ছে যেন হাদিস দুটি পরস্পর বিরোধী দুটোই হাদিস সহি কিন্তু আসলে পরস্পর বিরোধী নয় যদি কিসা যেমন ইমরান ইউব হাফিজাহুল্লাহ পত্র হাদিসের ভাবার্থ নিয়েছেন নয় জুলহিজ্জা জুলহিজ্জা মাসের নবম তারিখ অর্থাৎ তেসার তা আসে অত নবম তারিখ জুলিজ্জা মাসের নবম তারিখে রোজা রেখেছেন তো যেদিন নবম তারিখ জুলহিজ্জা মাসের নবম তারিখে মা আয়েশা রাদিল্লাহ তালা আনহার বাড়িতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বাড়ি বাড়ি পালি পড়েনি তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একাধিক স্ত্রী ছিল বিভিন্ন জনের কাছে বিভিন্ন দিনে থাকতেন মা আয়েশা রাদিল্লাহ তালা আনহা তার দেখা কথা বর্ণনা করছেন মা আয়েশা রাদিল্লাহ তালা আনহা তার দেখা কথা বর্ণনা করছেন আর তার অপর স্ত্রী তার দেখা কথা বর্ণনা করছেন যার ঘরে নয়জুল হিজ্জা পড়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম নয়জুল হিজ্জা রোজা রেখেছেন আরাফার দিনের রোজা রেখেছেন সেজন্য তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুলহিজ্জা মাসের নয়ের রোজা রেখেছেন নয় তারিখের আর এ বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায় বোখারি মুসলিমের হাদিস দ্বারা যে রসল্লাহ সাল্লাহ আলি ইসলাম আরাফার দিনের রোজা রাখতেন সুতরাং উমুল ফাদর উমুল ফাদল রাদি আল্লাহ তালা আনহ সূত্রে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আরাফার দিনে আরাফার মাঠে যখন অবস্থান করছিলেন তখন কিছু সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের রোজা রাখার ব্যাপারে সন্দেহ পোষণ করলেন কেউ কেউ বলছিলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম রোজা আছেন আরাফার দিনের রোজা আছেন অর্থাৎ জুলহিজামাসের নয় তারিখের রোজা রেখেছেন আর কেউ কেউ বলছিলেন যে না রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম রোজা নেই রোজা অবস্থায় নেই সহি বখারি হাদিস নম্বর উনিশশো অষ্টআশি এবং সহি মুসলিম হাদিস নম্বর এগারোশো তেইশ এমাম এবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতহুল বাড়িতে অত্র হাদিসের ভাষ্যে উল্লেখ করছেন যে সাহাবাই কেরামদের মতভেদ করার অন্যতম কারণ হলো যে আরাফার দিনের রোজা রাখাটা তাদের কাছে অত্যন্ত পরিচিত ছিল তাদের অভ্যাসগত ব্যাপার ছিল যে তারা আরাফার দিনের রোজা রাখতেন তারা আরাফার দিনের রোজা রাখতেন তো আরাফার দিনের রোজা যেহেতু তারা রাখতেন এই দৃষ্টিকোণ থেকে আরাফার দিনের মাহাত্ম মর্যাদাও অনেক এই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু সাহাবি সেদিনও মনে করছেন যে আরাফার দিনের রোজা যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাখতেন এই জন্য এই আজকেও তিনি রেখেছেন আর কিছু সাহাবি যে এই ধারণা পোষণ করছিলেন যে না আল্লাহ রসুল সাল্লাম আজকে রোজা রাখেননি তো এই দৃষ্টিকোণ থেকে যে ফরজ রোজাই তো সফরে ছেড়ে দেওয়ার অনুমতি আছে আর একদা রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম ফরজ রোজা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন সফরে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম তো এখন সফরে আছেন অতএব আজকে তিনি আরাফার দিনের রোজা রাখেননি নয় জুলহিজ্জার রোজা রাখেননি এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম দশই জুলহিজ্জা এই দশই আপনার দশ দশম হিজড়িতে দশম হিজড়িতে যে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম হজ করেছেন তার আগেও আরাফার দিনের রোজা রাখতেন হজ যের আগেও আরাফার দিনের রোজা রাখতেন আরে হজের সর্বোচ্চ কেউ বলেছেন দশম হিজড়িতে আপনার হজ ফরজ হয়েছে কেউ কেউ বলেছেন নবম হিজড়িতে হজ ফরজ হয়েছে হজ নবম হিজড়িতে ফরজ হোক আর দশম হিজড়িতে ফরজ হোক রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যে হজ করার আগেও রোজা রেখেছেন সাহাবা ইকরাম রোজা রেখেছেন আর সেই কারণেই তো তাদের মধ্যে এই প্রশ্ন এলো যে আল্লাহ রসুল রোজা রেখেছেন কি রাখেননি অন্যান্য দিনে অন্যান্য বছরের মতো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম এই আরাফার মাঠে আরাফার দিনে রোজা রেখেছেন কি রাখেননি যারা বলছেন রোজা রেখেছেন এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্যান্য বছরও নয় জুলহিজা রোজা রাখতেন আরাফার দিনে রোজা রাখতেন আর যারা বলছেন যে রোজা রাখেননি এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমাজানের রোজাই তো একদা সফরে ছেড়ে দেওয়ার নির্দেশ করেছিলেন আর এখন তো সফরের অবস্থায় আছেন ফল কথা আরাফার দিনের রোজা এটা তারিখের সাথে সম্পৃক্ত স্থানের সাথে সম্পৃক্ত নয় আরও একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের মোসানা ইবনে সাহেবা এমাম বেহাকের আসুনানুল কুবরা এমাম হাকিমের আল মোস্তাদাক বিভিন্ন হাদিস গ্রন্থে আসার রয়েছে একটা মারফু হাদিস রয়েছে তারা কুতনিতে কিন্তু হাদিসটা জয়ীব এমাম বেহাকের আসনাল কবরাতে রয়েছে হাদিসটা জয়ীব তবে যে আশা রয়েছে আলী রাদিল্লাহ তালা আনহ থেকে এবং আবদুল্লাহ এমনি আব্বাস রাদিল্লাহ তালা আনহ প্রমুখ সাহাবা একরাম থেকে তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আল্লাহ নসরুদ্দিন আলবানী রাহিমাউল্লাহ ইরবাবুল গালিল হাদিস নম্বর ছশো তেপান্নতে উল্লেখ করেছেন যে তাকবির যে পাঠ করতে হবে তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হান যে আমরা তাকবির সাধারণত ঈদের পাঠ করে থাকি তো তাকবির কখন থেকে পাঠ করতে হবে আলী রদুল্লাহ তালা আনহ এবং আবদুল্লা ইবিন আব্বাস রদুল্লাহ তালা আনহ বলছেন যে আরাফার দিনের ইয়াউমে আরাফা আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে নিয়ে ইয়ামে আসর পর্যন্ত আলী রদুল্লাহ তালা আনা বলছেন যে আসরের নামাজের পরেও পড়তেন মানে মাগরেবের নামাজের আগে পর্যন্ত তাহলে কি বললেন কিভাবে তারা তাকবিরগুলো পাঠ করতেন ইয়াউমে আরাফা ইয়াউমে আরাফার ফজরের নামাজের পর থেকে ইয়ামে তশরিকের আসর পর্যন্ত পড়তেন বলুন এখানে ইয়াউমে আরাফা বলা হয়েছে পৃথিবীর এমন কোনো মহাদ্দিস নেই আলেম যে নিজেকে আলেম বলে দাবি করে সে এ কথা বলতে পারে না যে হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেদিন থেকে এ তাকবিরগুলো পাঠ করতে হবে সমস্ত আলেম এই জায়গাতে এসে বলছে যে নয় জুলহিজ্জার ফজর থেকে নিয়ে তেরোই জুলহিজ্জার আসর পর্যন্ত অত্র হাদিসের তাৎপর্য আর ইয়াউমি আরাফাতে বলা হয়েছে সাহাবাই কেরাম কি বুঝলেন তাবে ইন্দ্রা কি বুঝলেন কুফাবাসী তারা কুফাতে দেখছেন আলী রাদিল্লাহ তালা আনহকে কুফাতে দেখছেন যে হীরাকে দেখছেন তখন আর ইলেকট্রনিক মিডিয়া আধুনিক প্রযুক্তি ছিল না যে হাদিরা কখন অবস্থান করছে ইয়াউমে আরাফা অর্থাৎ নয় জুলহিজার ফজর যখন হচ্ছে আপনার জুলহিজ্জা মাসের এই নয় জুলহিজ্জার ফজর যখন হচ্ছে তখন তাকবির পাঠ করতে শুরু করে দেন করে দিতেন চতুর্থ খলিফা আলী রদুল্লাহ তালা আনহ এ কথাই তাবিনরা বর্ণনা করছেন তো সাহাবিদের মাঝে কোনো দ্বিমত ছিল না সুপ্রিয় ভাই এবং তাবি তারা এ কথাটা এরকম উল্লেখ করছেন আর সমস্ত মহাদ্দেশিন এ বিষয়ে একমত যে ইয়াউমে আরাফা বলতে নয় ইজুল হিজ্জা সুতরাং জেনে শুনে কেউ যদি আটি ইজুল হিজ্জা হাজিরা যদি আরাফার ময়দানে চলে যায় আর আরাফার ময়দান ত্যাগ করে দেয় তাহলে সেটা হজই হবে না একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই কিছু হাদিস এই মর্মে আছে যেমন আবদুল্লাহ যেমন আইসার আল্লাহ তালা আনহা সুত্র হাদিস বর্ণিত আছে যে আল্লাহ তালা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন অন্য কোনো দিনে আর এত মুক্তি দেন না আল্লাহ তালা নিকটবর্তী হন ফেরেশতাদের সম্বোধন করে বলেন যে এরা কি চাই সহি মুসলিম হাদিস নম্বর তেরোশো আটচল্লিশ সুনানে এবনে মাজা হাদিস নম্বর তিন হাজার চোদ্দো সুনানে নাসাই হাদিস নম্বর তিন হাজার তিন আবদুল্লাহ বিন আমরুল আস রাজিল্লাহ তালা আনসুত্রা হাদিস বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ফেস তাদের সম্বোধন করে বলেন অন্দুরু ইলা ইবাদি আমার বান্দাদের দিকে দেখো আতাউনি সুসান গুবুরা এলোমেলো চুলে ধুলি ধূসরিত অবস্থায় তারা আমার কাছে এসেছে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আর তারপরে বলেন তাদের সম্বোধন করে তাদের সামনে গর্ববোধ করেন আমার বান্দাদের দেখো এরা এলোমেলো চুলে ধুলি ধসরিত হয়ে ধুলি মলিন অবস্থায় আমার কাছে এসেছে আতাউনি সুলসান গোবরা মুসনাদ আহমান হাদিস নম্বর সাত হাজার উননব্বই আবহরে রাজাল্লাহতালা আনহ সূত্রে হাদিস বর্ণিত আছে এই মর্মেই মুসনাদ আহমদের এই হাদিস নম্বর আট হাজার সাতচল্লিশ তো আল্লাহ তালা নিকটবর্তী হন আবদুল্লাহ বিন আমরুল আস রাজিল্লাহ তালা আনোর বর্ণনে আছে আরাফার বৈকালে আরাফাবাসীকে কেন্দ্র করে ফেস্তাদের সামনে গর্ববোধ করেন আরাফার বৈকালে বুঝতে পেরেছেন বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা আরাফার বৈকালে আরাফাবাসীকে কেন্দ্র করে আরাফাবাসীদেরকে কেন্দ্র করে ফ্রেস্তাদের সম্মুখে গর্ববোধ করেন আমার এই বান্দাদের দেখো আরাফাই যারা অবস্থান করছে আরাফার বিকালে আমার এই বান্দাদের দেখো তারা এলোমেলে চুলে ধুলিমলিন হয়ে আমার কাছে এসেছে তো আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আর আরাফাবাসীকে কেন্দ্র করে ফ্রেস্তাদের সম্মুখে গর্ববোধ করেন আমার কিছু ভাইয়েরা বলেন যে আরাফার দিনের এত মাহাত্ম যে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আর হাজিরা যখন আরাফার ময়দান ত্যাগ করে দেন তখন আসলে মর্যাদাটা ফিকে হয়ে যায় তার কারণ তখন তার প্রথম আসমানে থাকে না জি আর প্রথম আসমানে নেমে আসেন আর ফ্রেস্তাদের নিয়ে গর্ববোধ করেন কেন্দ্র করে এটা সারা বিশ্বের মানুষদেরকে কেন্দ্র করে নয় তো তার সাথে আপনার কি সম্পর্ক তার সাথে কি সম্পর্ক আপনার রোজাফার আরাফার দিনের রোজার তো মাহাত্ম এবং ফজিলত আলাদা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা করেছেন যেমন একটা হাদিস এরকম আপনার সম্মুখে পেশ করা হলে আপনার খুব সহজে এই বিষয়টা বুঝতে পারবেন বিখ্যাত হাদিস বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে সহি বোখারি হাদিস নম্বর এগারোশো পঁয়তাল্লিশ এবং ছ হাজার তিনশো একুশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল আল্লাহ তালা বলেন মাইয়াদি ফাস্তাজিব বালাহ কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব। অবশ্য অত্র হাদিসে রয়েছে যে রাত্রে যখন এক শেষ তৃতীয়াংশ বাকি থাকে রাত্রের যখন এক শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন অত্যপার ঘোষণা দেন মেয়াদি ফাস্তা জি বালা আমার কাছে কে প্রার্থনা করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো মেয়াস আলুনি ফাউতিয়াল ফাউতিয়া আমার কাছে কে চাইবে আমি তাকে দিব মেয়াস তাক ফিরুনি আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে ফাগ ফিরালা আমি তাকে ক্ষমা করে দেবো রাত্রের যখন শেষ এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এ কথা ঘোষণা করেন মনে করুন সৌদির যখন রাত্রের শেষ এক তৃতীয়াংশ তখন অন্য কোথাও দিন না দিন নয় আমাদের সেই সময় ফজর তো ওই ফজরের টাইমে যদি ওই আহ্বানটা করি যে সৌদির এখন ওখানে আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন তাহলে চলবে আমার এটা আমার জন্য না ওটা সৌদির জন্য সৌদির যখন এক রাত্রের এক তৃতীয়াংশ বাকি আছে বিশ্বের অন্য কোথাও দিন আরো দিনেই এরকম ইয়ে করছে প্রার্থনা সেটা না জি অনুরূপভাবে আমার যখন রাত আমার যখন রাত্রের এক শেষ তৃতীয়াংশ থাকবে তখন আমার জন্য সেই জিনিসটা ওর শেষ তৃতীয়াংশ না অনুরূপভাবে এই বিষয়ে যদি দেখেন আপনার ইয়াউমে আসুরা দশের ইয়াউমে আসুরা তাহাদিসে এসেছে যে হাদিসে এসেছে ইয়াউমে আসুরা ইয়াউমে আসুরা বলা হয় দোয়াশি মোহারমকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনে এলেন ইহুদিরা রোজা রাখছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখছো ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ তালা বানে ইসরায়েলকে তাদের দুশ্মনদের হাত থেকে রক্ষা করেছিলেন সৈবখের বর্ণনা মুসলিমের বর্ণনা রয়েছে যে আল্লাহ তালা মুসা এবং বানে ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন এই দিনে এই দিনটা হলো মহান দিন এবং ফেরাউন এবং তার সৈন্যচারীকে আল্লাহ তালা সদল বলে ধ্বংস করে দিয়েছিলেন মুসা আলি ইসাল্লাম আল্লাহ তালার সুক্রিয়া স্বরূপ এই দিনের রোজা রাখতেন তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন যে আমি হচ্ছি তার বেশি অগ্রাধিকার রসুল্লাহ সাল্লাম রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন বকরি আদিশ নম্বর দু হাজার চার সহি মুসলিম আদিশ নম্বর এগারোশো তাহলে এওমে আসুরা আসুরার দিনের রোজার প্রসঙ্গ কার সাথে ফেরাউনের জুলম নির্যাতন থেকে মুক্তির সাথে যেদিন আল্লাহ তালা মুসা এবং বানি ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন সেটা ছিল আপনার মিশরের মিশরে যেদিন মুক্তি লাভ করেছিলেন জি আমাদের একদিন আগে চাঁদ উঠে আমরা মহারামের রোজা রাখি দশই মহারাম আমাদের চাঁদকে কেন্দ্র করে তাদের চাঁদকে কেন্দ্র করে নয় কেউ যদি বলেন যে আচ্ছা ঠিক আছে ভাই আজ থেকে আমি ওই মিশরের চাঁদকে কেন্দ্র করে করব। রসুল্লাহ সাল্লাহ ইসলাম কখনো মিশরে কবে চাঁদ দেখা গিয়েছে এটা অনুসন্ধান করেননি সাহাবাইকরামকে অনুসন্ধান করতে বলেন যে যেহেতু মিশরের সাথে এটা সম্পৃক্ত এর দ্বারা এটা বোঝা গেল ইয়াউমে আসরা যেহেতু দশই মহারামকে কেন্দ্র করে অনুরূপভাবে ইয়াউমে আরফা হচ্ছে নয় জুলহিজ্জাকে কেন্দ্র করে নয় তারিখ স্থানের সাথে সম্পৃক্ত নয় তারিখের সাথে এটা সম্পৃক্ত আল্লাহ তালা জমিয়তে আহলে হাদিসের আব্দুল হামিদ ফাইজির যে আব্দুল হামিদ ফাইজি একজন মাদানি আছেন আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানি হাফেজাফুল্লাহ আল্লাহ তালা তার জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিক তিনিও বলছেন যে নয় ইজুল হিজ্জা আপন আপন দেশের চাঁদের সাথে নয় ইজুল হিজা আরাফাত দিনে রোজা রাখবেন আমাদের আব্দুল হামিদ ফাইজি এক উত্তর চব্বিশ পরগনার আছেন আমাদের আবদুল্লাহ আমাদের ভাই আবদুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহর সংগঠনের একজন বিশিষ্ট কর্মী এবং উত্তর চব্বিশ পরগনার আমার জানা মতে সব থেকে বড় আলেম মানে ওই জমিয়ত আল হাদিসের তিনিও আগে তিনি আগে সন্দেহ পোষণ করতেন হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার দিনের আলহামদুলিল্লাহ ইদানিং ওয়ার একটা পোস্ট এরকম আমি পড়লাম তিনি কপি করেছেন এবং তিনি এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন এবং খুব তথ্যবহুল আলোচনা করেছেন যে আরাফার দিনের রোজা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় এটা হচ্ছে তারিখের সাথে সম্পৃক্ত নয় যে আরাফার দিনের রোজা রাখতে হবে হাজিরা যেদিনই আরাফার মাঠে যাক না কেন ওদের সাথে আমাদের কোনো কোনো সম্পর্ক নেই এটা তারিখের সাথে সম্পৃক্ত সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের চাইব এই যে আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম আরাফার দিনের যে মাহাত্ম এবং ফজিলত বর্ণনা করেছেন আমরা যাতে সেই ফজিলত এবং মাহাত্ম অর্জন করতে পারি তার জন্য আল্লাহ তালা আমাদের সকলে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আজকে আমাদের শেখের আলোচনা থেকে যেটা স্পষ্ট হলাম জানতে পারলাম সেটা হচ্ছে আমি দুটো বিষয় এখানে আপনাদের সামনে বলবো নাম্বার এক সেটা হচ্ছে যে নয় জুলহিজ্জা যেহেতু আরাফার দিন সেই জন্যই হাজিরা আরাফার ময়দানে যান অন্য দিন যান না আট তারিখ বা দশ তারিখে বা এগারো তারিখে যান না যেহেতু আরাফার দিন হচ্ছে নয় তারিখ ইয়মে আরাফা কুরবানির আগের দিন সেই জন্যই হাজিরা আরাফার ময়দানে যান এটা একটা স্পষ্ট অন্য কোনো দিন যান না আর দ্বিতীয় একটা বিষয় এটা বলতে চাই সেটা হচ্ছে যে হজের পূর্বে রমাজা হজের পূর্বে সিয়াম ফরজ হয়েছে হজের পূর্বে সিয়ামের বিধান ছিল সেহেতু